তুমি খালিক মালিক তুমি আল্লাহ মহান তুমি খালিক মালিক তুমি আল্লাহ মহান কত সুন্দর সাজানো তোমার বাগান কুটি বিহীন বানালে ওই যে আসমান সবই তোমার জানি অবদান তুমি খালিক মালিক তুমি আল্লাহ মহান তুমি খালিক মালিক তুমি আল্লাহ মহান কত সুন্দর সাজানো তোমার বিহীন বানালে ওই যে আসমান সবই তোমার জানি অবদান তুমি খলিক মালিক তুমি আল্লাহ মহান তুমি খলিক মালিক তুমি আল্লাহ মহান খলিক মালিক তুমি আল্লাহ মহান তুমি খলিক মালিক তুমি আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় জানা আকাশ বাতাস আর বৃষ্টি বনা সাগর নদী আর পাহাড় জানা আকাশ বাতাস আর বৃষ্টি বনা কলহল করে যায় দুটি বেলা মনের সুখে সবাই করে গেলা দুটি বেলা মনের সুখে সবাই করে খেলা আর গাইতে থাকে তোমার গান তুমি খলিক মালিক তুমি আল্লাহ মহান তুমি খলিক মালিক তুমি আল্লাহ মহান সৃষ্টি যত আছে দুনিয়াতে সবই কিছু প্রভু তোমার হাতে সৃষ্টি যত আছে দুনিয়াতে সবই কিছু প্রভু তোমার হাতে ফুল তোমার যতটুকু পারে তাই তোমার যতটুকু পারে তাই লেখে তুমি মাদাদ করো তুমি খলিক মালিক তুমি আল্লাহ মহান তুমি খলিক মালিক তুমি আল্লাহ মহান